কে কে আছে জায়গা আপনার ছেলে আছে তা আপনি রাস্তায় কেন আসছেন হ্যাঁ বুঝি নেই আপনার কেউ আপনি ছেলে মেয়ে কয়জন ওদের নাম বলতে পারবেন ঠিকানা বলতে পারবেন হ্যাঁ পারবেন আপনি এখানে কতক্ষণ থাকবেন আবার কি মোহাম্মদপুর যাবেন একা একা মোহাম্মদপুর যাইতে পারবেন রাত্রে থাকেন কই